হ্যালো হ্যালো ইউটিউববাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তাল রহমাতে সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকবেন এটা আমাদের টিম মেম্বারদের অফুরন্ত আশা তো আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ক্যামেরার সামনে কাউসাশিকদের শিপ এবং আপনাদের নতুন মুখ আছে মহাসিন ভাই এবং আছে পরিচিত মুখ আছে হাওলাদার মেয়েদের এবং ক্যামেরার পিছনে আছে মাসুম পিছনে তো আজকে যে জায়গাটি দাঁড়িয়ে এটি হচ্ছে একটি অভিশপ্ত খেয়াঘাট এই খেয়াঘাটটি কেন্দ্র করে অনেক অনেক রোমসময় ঘটনা আছে তো রিসেন্ট যেটা হয় যে প্রতি বছর এই জায়গায় একটা নদী আছে এই নদী থেকে প্রতি বছর খেয়াতে ডুবে মানুষ মারা যায় তো এর আগে আরও ঘটনা আছে এবং কিছুদিন আগে ঘটনা ঘটছে সেটা সম্পূর্ণ মাসুম তানবির শেয়ার করবে এবং আরও দেখি আমাদের ক্যামেরা কি ঘটে তো এগুলো দেখতে হলে এবং শুনতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে তো মাসুম তানবির তো বরাবরের মতো বলার আমাদের ভিডিওগুলো শুধুমাত্র ভৌতিক আনন্দ দেবার জন্য তো এখানকার যে ঘটনা সেটা হলো যে এই যে খেয়া দেখতে পাচ্ছেন এখানে নৌকা কিন্তু উঠায় রাখা হয়েছে তো মূলত এখন আর এখানে নৌকা বেশি চলাচল করা হয় না ওই যে পিছনে নৌকাটা পুরনো দেখা যাচ্ছে এখনও তো ওখানে ঘটনা হলো যেখানে যে খেয়াঘাটের মাঝি ওনার মৃত্যুর হয় রহস্যজনকভাবে উনি একদিন এখান থেকে খেয়া পার করতেছিল একটা হঠাৎ করে একটা বাচ্চা মানে বাচ্চা বলতে আর কি বয়স কত পনেরো ষোলো বছর হবে এরকম বয়সের একটা ছেলে আর কি বলতেছে ভাই আমাকে ওপার পার করে দিয়েছেন সময় হলো সন্ধ্যার পর পর আর কি কালী সন্ধ্যা যেটাকে বলে ওই সময় তো উনি পার করে দিয়েছে নদীর মাঝ বরাবর একটু দূরে যেই গেছে যাই দেখতেছে যে হঠাৎ করে ওনার দিকে চাক তাকাইছে দেখতেছে এই ছেলেটার চোখ মুখ থেকে রক্ত পড়তেছে আর মানে দেখতেছে যে নিজের মানে ইয়া কলিজা বের করে নিজে খাইতেছে মানে দেখে উনি তো প্রচুর একটা ভয় পায় আচ্ছা প্রচুর একটা ভয় পায় ভয় পাওয়ার পর উনি ওখান থেকে চিৎকার করে নদীতে সাঁতার দেয় সাঁতার দিয়ে আর কি নৌকা ফালাইয়া উনি এপারে আসে আইসা তো বাসায় যায় কোনো রকম যাওয়ার পর ওনার প্রচণ্ড জ্বর হয় এবং এই জ্বর পরের দিন পর্যন্ত থাকে তৃতীয় দিনের দিন উনি ওই যে ভয়ে যে মৃত্যুবরণ করে তো দেখা যায় ওনার কবরটা এখানেই আছে আমরা যদি দেখাই রিসেন্ট এই যে কবর হ্যাঁ নূতন কবর আমরা যদি দেখাই এখানেই আছে এই যে কবরটা তো এরপর থেকে এই ঘাটে আর কোনো নৌকা আর কি পারাপারের জন্য ইয়া করে না তো মূলত এখন দেখা যায় যে এই ঘাটটা নিয়ে অনেক ঘটনা মানুষের মনে দাগ কাটে এবং সব থেকে লোমা সময় ঘটনা হলো এটাই যে এখানকার যে মাঝির যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনকও বলা যায় এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা তো আমরা এই চারপাশের পরিবেশটা দেখবো আর এখানে এখনও যে ঘটনা ঘটে সেটা হলো যে মানে রাত হলে এখানে নাকি শোনা যায় যে নদীর ভিতরে কেউ ঝাঁপ দিয়ে পরে ঝুপ ঝুপ ঝুপ ঝুপ শব্দ হয় অথবা কেউ সাঁতার কাটলে যেরকম শব্দ হয় কোনো কোনো সময় দেখা যায় এখান থেকে নৌকা পার করে ওপার কেউ যাচ্ছে কিন্তু এখানে তো কেউ খেয়া পার করে না এখন তো ওই ঘটনার পর থেকে মাঝি মরার পর থেকে সন্ধ্যার পরে জায়গায় কেউ নৌকা চলাচল একদম বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে হ্যাঁ এরপর আর এই পথ থেকে কেউ যাতায়াত করে না এই যে পথ দেখা যাচ্ছে এখান থেকে আর কি সামনেই রাস্তা আছে তো রাস্তা থেকে এখান থেকে আইসা এই নদী পার হইতো ওই পারে যাইতো নদী এই যে নদীটা সামনে নদীটা তো এই ঘটনার পর আর কি সম্পূর্ণ প্লেসটা এখন মানুষের মনে রহস্যময় জায়গা এবং ভয়ের একটা অনুভূতি কাটে দাগ কাটে মানুষের আর এই যে একটা পুরানো নৌকা দেখেন এই পুরানো নৌকাটা মানে যেটা বলে যে প্রতি বছর নাকি এটা ডুবে যেত হুম তিন যেত হ্যাঁ। আমি শুনছি কি ভাইয়া যে নৌকাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ। এই নৌকাটাই নাকি সেই নৌকাটা হ্যাঁ। আপনি হয়তো বা জানেন না কিন্তু আমি এই নৌকাটা খবর দেখেন এটা কিন্তু অনেক এটা এটা কত বছর আগে কত শত বছর আগে এটা আমি বলতে পারতেছি না কিন্তু এটা এখানে রয়েছে এটা পাশাপাশি অনেকে অনেকভাবে নৌকা বানাইছে কিন্তু নৌকা ডুবে যায় বা মানে একটা বিপদ হবে হইতেছে তারপর থেকে টোটালি ঘাট বন্ধ টোটালি ঘাট বন্ধ এখন আর মানুষ সচরাচর এখান থেকে আর কেউ চলাফেরা করে না এখানে আর কোনো নৌকা আর কি খেয়া নাই তো এটা একদম জিনুইন ঘটনা দেখেন এখানে একদম কবর আছে তো এটাকে বলা হয় অভিশপ্ত অভিশপ্ত খেয়াঘাট এটা নিয়ে মানুষের আচ্ছা আমরা একটু চার পাঁচটা দেখবো তো আশা করি আপনার সাথে থাকবেন আর ভিডিওটা আশা করি সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলো আমাদের মানে এই পাঁচটা ঘুরে দেখার জন্য একটা উদ্দেশ্য মানে একটা মনের ভিতর দাগ কাটাতে ওপারে যে মানুষজন হ্যাঁ। ওরা নাকি এই পার্টটাতে দেখতে পায় মাঝিকে কিন্তু হ্যাঁ। অনেক লোকাল লগে থাকে যখন রাত্রেবেলা যখন মাছ ধরে কেউ মাছ ধরার ক্ষেত্রে নাকি অনেক কিছু দেখে এই জায়গায় রাইট তো ওই লোকালের মুখ থেকে শোনা এবং এই জন্য এদিকে আসা আমাদের তো চলো একটা কুকুরের সাউন্ড আসতেছে কিন্তু যে নৌকা ডুবাই রাখছে এখানে কি করলো নৌকা থেকে একটা আওয়াজ হলো হ্যাঁ নৌকাটা থেকে এই নৌকাটা থেকে হ্যাঁ একটা আওয়াজ হলো ভাই আমি সাউন্ড পেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া আমি বুঝলাম না ভাই এই নৌকাটা এখানে ডোবানো কেন ভাই নৌকাটা হয়তো এটাও বিয়া হয়ে গেছে পুরনো হয়ে গেছে যার কারণে এখানে ফালাই রাখছে একটা দুইটা তিনটা এখানে নৌকা কিন্তু নৌকাগুলো ব্যবহার হচ্ছে না ওই ঘটনা পরে হ্যাঁ। ভাই যে পিছনে থেকে পিছনে টর্চ মারো তো ये तो नहीं भाई स्पष्ट एक साउंड से अच्छा एदिकटा एक जाए जाए देखी हमें ना कि এখানে বাঁশঝাড়টা দেখছেন ভাই পুরো অদ্ভুত আর খেয়াঘাটে বাঁশঝাড় মানে এটা তো ভয়ানক ব্যাপার নদী নদীর জায়গা নদীর পারগুলো এমনিতেই ভয়ানক আর খেয়াঘাটে ঝাড় মানে আমরা বিভিন্ন গল্পে শুনছি এরকমের যে খেয়াঘাট এরকম বাঁশঝাড় ছিল রাতে খেয়া পার হইতে নিছে হঠাৎ করে দেখা গেছে বাঁশঝাড় থেকে কেউ ডাক দিছে বাঁশঝাড় থেকে কিছু লাভ দিয়ে খেয়ার নৌকাটা থেকে সাউন্ড আসলো নৌকাটা থেকে হ্যাঁ মানে নৌকাটা কিরকম যেন উপরে উঠলো দেখলাম পুরো অদ্ভুত ব্যাপার এটা থেকে সাউন্ড আসছে এই যে আবার সাউন্ড আসলো চোখের সামনে আমরা ক্যামেরা ধরা কিন্তু এখান থেকে একটা মনে হলো এটা সাউন্ড করলো এটাতে কিছু একটা পড়লো এরকম শব্দ আসলো أعوذ بكلمات الله التامات من شر ما خلق তো দেখেন এই যে খেয়াঘাটের চিহ্নগুলো তো সবাই জানেন যে নৌকা যেখান থেকে যাতায়াত করে এখানে কিন্তু এরকমেরই হয় জায়গাগুলো মূলত এই যে ভাই ফাটল ধরছে দেখছেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হুম জায়গাটাই কিন্তু অনেক ভয়ানক দেখেন রাইট ঘাটের তো স্থান থাকে যে একটা মানুষ যদি গোসল করে এই জায়গাটা হ্যাঁ। জায়গাটা একটা ঘাট থাকবে সুন্দর একটা প্লেস থাকবে প্লেস থাকবে সেখানে একটা ভয়ানক একটা নালার মতো আসে তারপর ছড়াই গেছে তারপরে অগোছানো এই যে সাইলেন্ট এদিক থেকে টর্চ মারতে ঠিক হ্যাঁ। নৌকোটা লড়তেছে হম এই যে খেয়াঘাটগুলোতে এরকম খেজুর গাছ থাকে মানে কি আমি ম্যাক্সিমাম খেয়াঘাটই দেখছি কিন্তু এরকম খেজুর গাছ থাকে খেয়াঘাট তো মনে করো ভালো না অনেক যাতায়াত করে অনেক খারাপ খারাপ কিছুই থাকে বিশেষ করে এই যেমন ফেরি আছে ফেরি ঘাটে অনেকে অনেক মানে অ্যাক্সিডেন্টে প্রতি বছর মানুষ মারা যাবে আমি যদি ঘটনাটা বলি যেমন মাওয়া ফেরিঘাটের ঘটনা যদি আমরা বলি মানে প্রত্যেক বছর কিন্তু নদীটা কিন্তু এত বড় না আর অত যে ভয়াবহতা সেটাও কিন্তু নাই নদীতে কিন্তু আপনার সেই নদীতে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনোভাবে লঞ্চ ডুবি হয়ে কিন্তু মানুষ মারা যায় অথবা ফেরি থেকে দুর্ঘটনা হয়ে মানুষ মারা যায় মিস্ট্রি মানে মিস্ট্রিয়াস অনেকের লাশ পাওয়া যায় অনেকের লাশ পাওয়া যায় না এরকম আমার এলাকারই একটা ছোট ভাই ওর বাবা এই ইয়াতে দুই হাজার চোদ্দোর দিকে মেবি তেরো চোদ্দোর দিকে ওর বাবা এই লঞ্চ ডুবিতে মারা গেছে আর তার লাশই খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ। না জায়গার মৃত্যুটা তো একটা রহস্যজনক মৃত্যু হুম হ্যাঁ। সেক্ষেত্রে একটু ভয় ভয় কাজ করে মানুষের এবং আমরা যে আসছি এই জায়গা থেকে দূরে থেকে কিন্তু আমাদের কিন্তু ভয় লাগতেছে হুম শোনো ভাই কেউ মনে হয় অনেক কষ্ট পেয়ে কষ্ট পেয়ে ভাই কান্না করতেছে প্রবাই প্রবাই কান্না করতেছে কষ্ট পেয়ে সে কান্না করতেছে মাসুম যেটা হ্যাঁ এরকম অহরহ ঘটনা আছে যেমন আমাদের আমতলি তো প্রতি বছর কিন্তু ইসে ফেরিতে মারা মারা মারা তুমি এটা বলো সেটা হলো যে আমাদের যে কলাপাড়া যে ফেরিঘাট ছিল ওই ঘাটে প্রত্যেক বছর মানুষ মারা যেত এবং যখন ব্রিজটা করা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে ওখানে কিন্তু ইয়া ছিল যে মানুষ চাইছিল কিন্তু মানুষ দেয়ার বদল শোনো এটা কি হঠাৎ করে অনেক কুকুর কিন্তু ডাকতেছে যে থেকে হ্যাঁ যে ঘটনাটা আমি বলতেছিলাম সেটা কন্টিনিউ করি যে হঠাৎ করে আপনার ভালো ফেরিতে আপনার যে এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে ওই ব্রিজ ঘাটের ওখানে ঘটনা তো এপিসোড নাম্বারটা আমার মনে নাই যদিও কিন্তু ওই ফেরিতে হঠাৎ করে মানে ড্রাইভার দেখতেছিল যে রাস্তা উনি রাস্তা মনে করে ফেরিতে গাড়ি উঠে দিয়েছে আর গাড়ি মানে মানুষ ছিল অনেক মানে চাপা পড়ছে এবং অনেক মানুষ মারা গেছে এবং গাড়ি ডাইরেক্টলি যে ইয়ার ভিতরে পড়ে গেছে মানে ফেরির নিচে পড়ে গেছে পানির ভিতরে নদীতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে তো এইগুলো আসলে মানুষের মনে প্রচুর রকমের দাগ কাটে এগুলো কেন ঘটে এগুলোর প্রকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায় না এবং এগুলা আর যার সাথে ঘটে মূলত সেই জানে এটা কতটা দুঃখজনক এবং কতটা বেদনাদায়ক তো অনেকের কাছে এগুলো মনে হয় উপহাস রূপকথার গল্প এগুলো কি বাস্তবে আছে এগুলো কি বাস্তবে ঘটে বুড়ির ঘটনা শুনি যে নদীর মাঝে মানুষ এখানে গোসল করতে আসে তারা টান দিয়ে নিয়ে গেছে তিন দিন চার দিন পর তার লাশ কিন্তু সেখান থেকেই বাইসে ওঠে যেমন এখানে গোসল করছে এখানে তাকে পাওয়া যায় না তার লাস্ট তিন দিন পর এখান থেকে বাইশে উঠছে তো তিন দিন পর হোয়াট ইজ দিস তিন দিন পর এখান থেকে কিভাবে ওঠে এই নদীটা তো স্রোতখর নদী তার মানে সে যদি ডুব ডুব দেয় তাকে তো খোঁজাও হয় তো খোঁজার পর তাকে যখন না পাওয়া যায় তিন দিন পর সেম প্লেস থেকে কিভাবে বাইশে ওঠে আর এই জায়গাতে একটা যদি হালকা কিছু বাড়ি জিনিসও গাছ দেখা গেছে এটা অনেক দূরে পাবো অনেক দূরে চলে যাবে স্রোত তো এই ঘটনাগুলোর আসলে প্রকৃত ব্যাখ্যা কি এগুলো আসলে কোনো ব্যাখ্যা হয় না যেমন আমি আর একটা ঘটনা জানি পায়রা নদীকে কেন্দ্র করে তো আসলে এগুলো যদি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার অনেক বোরিং ফিল করবেন তো অনেক কথাই বললাম আশা করি শোনো এদিক থেকে সাউন্ড আসতেছে চলো আমরা এদিকে যাই হ্যাঁ, হ্যাঁ। খুব সাবধানে টর্চ তো বুঝে কিছু একটা অবয়বের মতো দেখলাম চলো সামনে চলো আমি যেটা মনে করি এই সমস্ত প্লেয়ারে যারা কাজ করে ফেরিপ কিংবা মাসে কিংবা প্রতি সপ্তাহ আসলে এর বিষয়ে কিন্তু বদরূপ পড়ানো হ্যাঁ। এগুলো মসজিদে দোয়া দূরত পড়াতে হয় অথবা এতিম বাচ্চাদের খাওয়াইতে হয় আসলে এগুলো দরকার কারণ এইসব প্লেসগুলো বাসঝাড়ের ঘটনা যেটা বলতেছিলাম সেটা হলো যে বাসঝাড়ের নিচ থেকে অনেক সময় রাতে যাওয়ার সময় কিন্তু হঠাৎ করে দেখা যায় বাস ভালো বাস নিচে শুয়ে আছে তো ওই বাস যদি মানে ইয়া করে যাইতে চায় ক্রস করে যেতে চায় তখন কিন্তু তার সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটে তো এরকম ঘটনা আমি অনেক জানি বাস্তব ঘটনা অনেকের সাথে أيوة بسم الله لا إله إلا ভাই ওপার কি যেন একটা দেখা যাচ্ছে ভাই সাদা সাদা দেখেন হ্যাঁ যে সাদা মনে হয় কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে অনেকগুলো নদীর ওপারে হ্যাঁ এদিক থেকে আবার সাউন্ড আসলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সেই নৌকোটা থেকে সাউন্ড আসতেছে أعوذ بكلمات الله التامات من شر ما خلق আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান কি হইতেছে বুঝতেছে নৌকাটার থেকে সাউন্ড আসতেছে হুম আরো গভীর যাক বুঝি মনে হচ্ছে যে একটা বয়স আছে সাবধানে হ্যাঁ? কিছু উড়ে গেল বাদুরের হ্যাঁ, মতো কিছু অনেক কিছু ঘটতে পারে কারণ মূলত তিন দিন লোকটা মারা গেছে আমরা যেটা জানি যে লোক মারা যায় ওর নামে দোয়া পড়ানো হয় যেটা লাইলহা পড়ায় নাকি এরকম দোয়া দূর পড়াইতে হয় মানে তার যে কারেন্ট জিনটা ঘোরাঘুরি করে তাই আমি যেটা মনে করেছি যে কারেন্ট চিনটা এই জায়গাতে আসলে ঘোরাঘুরি করতেছে আর তো মৃত্যুটা হচ্ছে অস্বাভাবিকভাবে মৃত্যু এই জায়গাটাতে আমাদের ঘুরাইতেছে কিন্তু বারবার আমরা অন্যদিকে যে যাব আসলে এরকম কোনো স্কোপই পাচ্ছি না একটু ওদিকে যাই তখন কিন্তু আবার পিছনে সাউন্ড আসে পিছনে কিছু হয় আচ্ছা আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটি গাছপালা গুলো গাছপালাগুলো ঝরঝর ঝরঝর ঝরঝর করতেছে আচ্ছা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই নদীর পাড়টা ঘিরে আল্লাহু আকবার আল্লাহু আকবার أعوذ بكلمة الله طمعت من شر ما خلق ওদিকে টর্চ মারো তো কুয়াশা তুমি কিছু চিনাচ্ছে না কুয়াশা অনেক একটা ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ ওখানে ছিল কিছু ক্যামেরা আসতেছে না এবং ক্যামেরা আসতেছে না কুয়াশার কারণে আচ্ছা চলো Allah Şu Ghana jungle. La ilahe illallah Allahu ekber alillahil hamd. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يلا আপনার চশমিতে ভরা একদম অদ্ভুত অদ্ভুত সাউন্ড আছে কিছু হঠাৎ হঠাৎ করে কিছু সাউন্ড আসে যেগুলো আসলে একদম মিস্টিরিয়াস কোথা থেকে আসে কিছুই ক্লিয়ারলি আসলে ফাইন্ড করতে পারি না কোন দিক থেকে আসে কান্না করতেছে না বাচ্চা কাঁদতেছে ভাই হ্যাঁ ওই বাচ্চাটা যে বাচ্চাটার কান্না মানুষ প্রায় রাত অনেক রাতে আওয়াজ পায় হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ভিতর থেকে আসতেছে কান্নার আওয়াজটা সামনের দিকে যায় সেম ঘাটের মতো আরেকটা ঘাট হ্যাঁ ওই ঘাটের জায়গাটার মতো এই জায়গাটাও একদম দেখেন এই যে ভাটা হুম ভাই এখানে মনে তাহলে কিছু একটা ঘুরছে ভাই দেখেন না এই জায়গাটা আবার ওই ভয়ে না এই জায়গাটা আবার চলাচল চলবে না তা হইতে পারে পিছনে কিছু সাউন্ড করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আলিল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা কদম গাছ অনেক বড় তো কদম গাছ দেখা যাচ্ছে হুম পিছনে সাউন্ড আসে পিছন থেকে কিন্তু সাউন্ড আসে أعوذ بكلمات الله التامات من شر ما خلق পানির ভিতরে কিন্তু সাউন্ড আসে ঝপ ঝপ ঝপ ঝপ করে কিছু পড়ে আমাদের পিছনে কিন্তু সাউন্ড গুলো আসতেছে হুম। আচ্ছা আমাদের কি পিছনে যাওয়াটা ঠিক হবে এদিকে আর না যায় ওই জায়গাটাই দেখি চলো সামনে চল আসতে হ্যাঁ, নদীতে নৌজন চলে যার একটা সাউন্ড আসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাঁটো দেখছি সাতাশ কাটুন মনে হচ্ছে একটু কাক টর্চ মারো তো যে দেখা যাচ্ছে মনে হ্যাঁ হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ দূরে দেখা যাচ্ছে ওটা কি সেটি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মনে আগুনে পুড়ে গেছে হুম চারপাশের পরিবেশটা একদম থমথমে পরিবেশ আর বারবার কিন্তু আমি পিছন দিক থেকে কিন্তু সাউন্ড পাচ্ছিলাম আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হবে সেই একই জায়গায় আছে আসলে মূলত এই দিকটাতে কিন্তু বারবার গুলো হচ্ছে পিছন থেকে কেউ ডাকতেছে আমাদের আমরা যত ওদিকে গেছি কিন্তু এই জায়গায় কিন্তু আমরা সাউন্ডগুলো পাচ্ছি বারবার এই ওটা কি টর্চ মার তো হ্যাঁ? কত লম্বা ছিল কুলাউজ বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসইসু বিসুদুরিন দুরিন্যাস মিনাল জিন্নাতি ওয়ান আল্লাহ ভাই কি রে হ্যাঁ? এটা কিন্তু আমাদেরকে ফলো করতেছিল আমরা এদিকে আসলাম আর ভাই ওইটা দেখা দিল সামনে হুম ওই বাচ্চা ওই যেটা তো বাচ্চা আছে না তো বাচ্চা কিষান মনে হলো কিছু হাটে তো আসলে এখানকার পরিবেশটা তো সবাই দেখতেই পেলেন যে আসলে কীরকমের তো এরকমের অনেক খেয়াঘাট আছে কিন্তু এরকমের অনেক ঘটনা ঘটে তো অনেক ভৌতিক অভিজ্ঞতা হয় তো <clears throat> আশা করি ভিডিওটা আপনারা সবাই লাইক শেয়ার করবেন আর এরকমের ভৌতিক জায়গাগুলো আমরা বিভিন্ন প্লেসে ঘুরে ঘুরে এক্সপ্লোর করে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো চলো আমরা এদিক থেকে বিদায় নি হ্যাঁ? বাজারের উপরে জ্বর জ্বর জ্বর জ্বর করতেছে আমি সাউন্ড পাচ্ছি বারবার ওখানে যেন কিছু একটা পড়তেছে মানে বৃষ্টির মতো জ্বর জ্বর জ্বর জ্বর করতেছে আসলে চলো আমরা বিদায় নি এদিক থেকে চলো চলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউন্ড হ্যাঁ, আসলো কিন্তু তো আজকের মতো বিদায় নেব ভিডিওটা আশা করি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ